আসসালামু আলাইকুম গাইস আমি অনামিকা ইসলাম আবারও চলে আসছি আপনাদের মাঝে আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো আজকে আমি কলা দিয়ে ইলিশ মাছ রান্না করব কিভাবে রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো আপনারা সবাই আমার সাথে থাকেন তো আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিছি সেটা দেখাইতে পারি নাই তো এখন আমি হলুদ মরিচ মেখে নিব নিয়ে তারপরে মাছগুলো আমি ভেজে নিব তো আগে আমি হলুদ মরিচ ভালো করে মাছের সাথে লাগিয়ে নিই তো আমার হলুদ লবণ মরিচের গুঁড়া হালকা আমি মরিচের গুঁড়া ব্যবহার করছি আপনাদের ভালো লাগলে আপনারা ব্যবহার করবেন না লাগলে আপনারা হলুদ লবণ দিয়ে করবেন তো আমি মেখে এখন তেল আগেই দিয়ে নিয়েছিলাম তো আরেকটু দিয়ে আমি মাছটা দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে তো আমি কিছুদিন যাবত ভিডিও দিতে পারি নাই কিছু সমস্যার কারণে তো এখন থেকে আমি ভিডিও দিব আপনারা আমার ভিডিওগুলো দেখবেন তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন তো তো আমার তেল গরম হয়ে গেছে তারপরে একে একে আমি সবগুলা মাছ দিয়ে দিব তো মাছগুলো দিয়ে দিতেছি তো আমার হচ্ছে মাছ দেওয়া হয়ে গেছে তো মাছগুলো আমি ভালো করে ভেজে নেব অনেকে হালকা ভাজতে পারেন বা একটু বেশি ভাজতে পারেন তো আমি মাছ ভাজাটা একটু বেশি ভাজি আমি হালকা ভাজলে আমার কাছে ভালো লাগে না তো আমি কিছু সমস্যার কারণে আমি কিছুদিন যাবৎ ভিডিও ছাড়তে পারি নাই তো এখন আপনাদেরকে আমি মাঝে মাঝে ভিডিও দিব আপনারা আমার সাথে থাকবেন তো আপনারা আমাকে সাপোর্ট না দিলে যদি আমার সাপোর্ট দেন আপনারা আমারে বেশি বেশি সাপোর্ট দেন যাতে আমি সামনে আরও আগাইতে পারি তো আমি একে একে এখন মাছগুলো উল্টিয়ে দিতেছি আমার এক পিঠ মাছের এক পিঠ ভাজাও হয়ে গেছে তো দেখতে পারছেন যে আমি মাছের কালারটা কেমন হয়েছে তো অনেকে হয়তো বা হলুদ হলুদ লবণ ইউজ করেন মরিচের গুঁড়া দেন না তো আমার কাছে ভালো লাগে হালকা মরিচের গুঁড়া ব্যবহার করলে তো এই জন্য আমি একটু হালকা মরিচের গুঁড়া ব্যবহার করছি আর এমনিতে আমরা একটু ঝাল বেশি খাই এই জন্য আমি একটু হলুদ মরিচ একটু বেশি ব্যবহার করি তো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলা উঠিয়ে নেবো তো আমার মাছগুলা উঠানো হয়ে গেছে এখন আমি ওই মাছ ভাজা ওই তেলেই আমি তরকারিটা বসিয়ে দিব তো আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব মাছ ভাজার যে তেলটা আমার রয়েছিল ওই তেলটার মধ্যেই আমি এখন পেঁয়াজ দিয়ে দেবো তো আমি পেজ দিয়ে দিলাম তো আমার পেজগুলো ঢিপ ফ্রিজে ফ্রোজিন করা ছিল তো আমি এটা দিয়ে রান্না করব তা আসলে আমি রান্না করব কাঁচকলা দিয়ে ইলিশ মাছ তো আমি পেজগুলো এখন হালকা বাদামি কালার করে নেব ভেজে পেজ তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে আর আমার যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তো আমার হচ্ছে পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব তো আমি আদা রসুন বাটা একসাথে আমার মিক্স করা ছিল সেটা আমি দিয়ে দিলাম তো আমি একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিব তারপরে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি দিয়ে দেবো অনেকে হয়তো বা মরিচের গুঁড়া খান না কলা ইলিশ মাছ কলা রান্নার সাথে মরিচ কাঁচা মরিচ দিয়ে দেন তো আমি মরিচের গুঁড়া দিব তো আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো তো আমি ধনিয়ার গুঁড়ো ব্যবহার করব তো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তার আগে আমি একটু পানি দিয়ে নিলাম মশলা কষানোর জন্য তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো আপনারা একটু মশ মশলা দেওয়ার পরে একটু ঘন ঘন নাড়াচাড়া করবেন নিচে লেগে গেলে সেক্ষেত্রে মশলা যদি পুড়ে যায় তাহলে রান্নাটা ভালো হয় না সেক্ষেত্রে মজাও লাগবে না তো আমি আগে থেকে কলা সিদ্ধ করে রেখেছিলাম হালকা হলুদের গুঁড়ো দিয়ে তো এখন আমি কলাটা দিয়ে দিছি তো এখন ভালোভাবে আমি মশলার সাথে কলা ভালোভাবে কষিয়ে নিব একটু ঘন ঘন নাড়াচাড়া করবেন যাতে নিচে তলায় না লেগে যায় তো আমি একটু নাড়তেছি তো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে মশলার সাথে আমি কলা নাড়াচাড়া দিছি বা দিতেছি তো আমার মশলার কালারটা কেমন হয়েছে আমার কাছে ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে জানাবেন তো আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে আমার কলাটা ভালোভাবে কষিয়ে এখন আমি পানি দিয়ে দিলাম তো আমি ফুটানো গরম পানি ব্যবহার করছি আপনাদের যদি ফুটানো গরম পানি ব্যবহার করেন তো ভালো হয় আর যদি না দেন ফুটানো গরম পানি তো আপনারা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন তো যতটুক কলা সিদ্ধ হইতে যতটুক পানি লাগবে অতটুকু আমি পরিমাণ মতো দিয়ে দিছি আর কয়েকটা কাঁচামরিচ আমি ফেরে দিয়ে দিছি তো আসলে আমি তো প্রথম থেকেই বলছি যে আমরা ঝাল বেশি খাই এই জন্য আমি একটু ঝাল বেশি ব্যবহার করছি তো মরিচের গুঁড়োটাও আমি পরিমাণ মতো দিয়েছি এখন কাঁচামরিচও দিয়েছি তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন না হয় আপনারা করেন তো আমি ঢেকে দিলাম যতক্ষণ পর্যন্ত তরকারিটা বলক না আসবে ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো তো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে দেখবেন যে আপনাদের তরকারিটা কালার কেমন আসছে বা সিদ্ধ হয়েছে কি না তো তার মাঝে আবার আমি আপনাদেরকে দেখাইতে পারি না আমি একটু টমেটো ব্যবহার করছি তো আমার তরকারি প্রায় হয়ে হয়ে গেছে তো আর তো আমার তরকারি প্রায় হয়ে গেছে তো আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিতেছি তো তার মাঝে আমি লবণটা প্রথমে দেই নাই সেটা আপনাদেরকে দেখাইতে পারি না আমি মাঝে লবণ দিয়ে দিছি তো এখন আমার হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি তরকারিটা নামিয়ে নিব তো দেখতেই তো পারছেন আমার তরকারির কালার কেমন হয়েছে তো আমার রান্নাটা প্রায় শেষ আমি ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নেব তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখানে এই ভিডিওতেই শেষ তো আমার যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবে